সুশৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য প্রত্যেকটি নাগরিককেই আমাদেরকে এবং সরকার এবং নাগরিক রাষ্ট্র এবং সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে records are made to be broken record তৈরি হয় ভাঙার জন্য ভালো কাজ করেছ প্রশংসা পেয়েছ আত্মতুষ্টির কিছু নাই আরও ভালো কাজ আরও ভালো কাজ আরও ভালো কাজ করতে হবে কত বড় সুন্দর ছবি সুন্দর করে নিবো কেউ নিতে পারলাম সবাই এই যে ভাই এই ক্যামেরাটা একটু কিছু নেন বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা আমাদেরকে শাসন করছি আমরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়েছি এই জন্যই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পেরেছি বঙ্গবন্ধু দেশ দিয়েছেন আর তার কন্যা দেশকে অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধি এবং বঙ্গবন্ধু বোধহয় এটা ঈশ্বর নির্ধারিত যে বঙ্গবন্ধু যে কাজ সম্পন্ন করতে পারেননি আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি সম্পন্ন করে দেশবাসীকে উপহার দিচ্ছেন এখন এদেশ থেকে মঙ্গা ইতিহাসের রূপান্তর হয়েছে এদেশ থেকে টাইফয়েড কালাজ্বর ম্যালেরিয়া কলেরা কোথায় গেছে আমাদের ছোটবেলা দেখেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করে কোন সেক্টর নাই যে সেক্টরে ডেভেলপমেন্ট হয় এই এক সময় আমার বাবা তেরো মাইল হেঁটে স্কুলে যেতেন তেরো মাইল আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল প্রত্যেকটা থানায় থানায় এক না একাধিক কলেজ সরকারি বেসরকারি মিলিয়ে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আমরা তৈরি করতে পেরেছি এই জন্য আমরা এখন বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশ বাঙালি বাংলাদেশের বাঙালি নাই আমি এই আমার এই চাকরির সুবাদে পৃথিবীর প্রায় সিক্সটি নাইন উনসত্তরটা দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে দুর্লভ সৌভাগ্য হয়েছে এবং সাত মহাদেশেই আমি ঘুরেছি এমন আমি গিয়েছি সেখানে একটা বাংলাদেশি পাই নাই পাই নাই এমন ঘটনা ওটা নেই তার কারণ কি এই যে আমরা শিক্ষা দীক্ষায় যে আমরা প্রসপারিটি আসছে আমাদের সে কারণে আজকে বাঙালি এই বাংলাদেশের বাঙালি সারা বিশ্ব জয় বেরিয়েছে এ কারণে আমাদের এখন আঠেরো billion dollar this money comes from foreign remittance ঠিক আছে আমরা যে এখন ফর্টি এইট বিলিয়ন ডলারের রিজার্ভের মালিক আমরা um, তো এর কারণ হচ্ছে যে এই যে enterprising people of this country and leadership the honourable prime minister এবং সেই সঙ্গে বিনীতভাবে বলতে চাই যে এই দেশের মানুষ এদেশের প্রশাসন এদেশের পুলিশ এরা সবাই মিলে যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে দেশের সামাজিক শৃঙ্খলা নিশ্চিত হয়েছে এই গত পরশু দিনও আমার সঙ্গে দেখা করতে আসছিলেন একটা একটি দেশের হ্যাঁ, সৌদি অ্যাম্বাসাডার দেখা করতে আসছেন আমার অফিসে তো তাকে বললাম যে তোমরা তোমাদের টাকা পয়সাগুলো এখন বাংলাদেশে নিয়ে আসো এখানে ইনভেস্ট করো ওদের প্রায় গালফ জিসিসি কান্ট্রিজের প্রায় এগারো ট্রিলিয়ন ডলার পরে আছে আমেরিকা এবং ইউরোপের ব্যাংকগুলোতে আমি বললাম যে ওই দেশে এই টাকাগুলো ফেলে না রেখে আমাদের এখানে নিয়ে আসো আমাদের এখানে ইনভেস্ট করো কারণ সবচেয়ে রিটার্ন বেশি তো আমাদের দেশে একটা পরিসংখ্যান এরকম আছে যে তোমার ইউরোপ আমেরিকাতে চার ডলার ইনভেস্ট করলে চার ডলার ইনভেস্ট করলে চার সেন্ট লাভ হয় আর আমাদের দেশে এক ডলার ইনভেস্ট করলে চার ডলার প্রফিট হয় লাভ হয় তো উনিও বললেন যে অ্যাম্বাসেডার বললেন যে হ্যাঁ তোমার দেশে বললেন যে বিনিয়োগের এক্সেলেন্ট এনভায়রনমেন্ট আছে এবং প্রথম যেটা উনি বললেন সেটি বললেন ল অ্যান্ড অর্ডার যে তোমার দেশে ল অ্যান্ড অর্ডার এখন এত চমৎকার আর তোমার দেশে মানে তোমার প্রধানমন্ত্রী এত বেশি বিনিয়োগ বান্ধব আইন কানুন তৈরি করেছে ফলে এটি এখন একটা ডেস্টিনেশন তৈরি হয়েছে for foreign invest direct investment এবং উনি বললেন যে আমরা এটা করতে চাই এবং ওনাদের যে বর্তমান আপনারা জানেন যে ক্রাউন প্রিন্স সালমান তার কথা বললেন যে উনিও খুব ইন্টারেস্টেড বাংলাদেশে এই সাউদি বিনিয়োগ বৃদ্ধি করার জন্য এই যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেই এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে দায়িত্ব পালন করেছি কাজ করেছি দেশে যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো না হয় দেশে যদি সামাজিক শৃঙ্খলা না থাকে দেশে যদি স্থিতিশীলতা না থাকে স্ট্যাবিলিটি না থাকে পলিটিক্যাল স্টাবিলিটি না থাকে তাহলে কখনো ইনভেস্টমেন্ট আসে না ডেভেলপমেন্ট হয় না অগ্রায়ন হয় না অগ্রগতি হয় না তো যেহেতু আমরা এই বিগত বছর সময়ে এদেশের সামাজিক শ্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশনা তত্ত্বাবধানে আমরা এদেশের সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে পেরেছি সামাজিক শান্তি নিশ্চিত করতে পেরেছি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেরেছি সে কারণেই এই আমাদের দেশে ব্যবসা বাণিজ্য ফ্লারিশ করেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে কিন্তু এই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেখেই কিন্তু আমরা আজকে এই চব্বিশতম বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছি এবং এই দেশের সম্ভাবনা আছে যে আমরা বিশ্বের এগারো থেকে পনেরোতম অর্থনীতি হব ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা সে কারণে আমাদের অবশ্যই একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে হবে সুশৃঙ্খল সমাজ কায়েম করতে হবে সেই শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য প্রত্যেকটি নাগরিককেই আমাদেরকে এবং সরকার এবং নাগরিক রাষ্ট্র এবং সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে লক্ষ্য আমরা বঙ্গবন্ধুর সেই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি যেটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে চাই দায়িত্ব পালন করতে চাই এবং অংশীদারিত্বের ভিত্তিতে যেটাকে ইংরেজিতে বলে পার্টনারশিপ ইন পুলিশিং আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই এবং সবাইকে নিয়ে মিলেমিশে পুলিশিং করতে চাই এদের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য সমাজের নিরাপত্তার জন্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি মেট্রোপলিটন পুলিশের এই এই পনেরোতম বর্ষপূর্তিতে এবং ষোলোতম বর্ষে পদার্পণ উপলক্ষে তাদেরকে অনুরোধ করব তোমরা যে কাজ করেছো তোমরা যে প্রশংসা অর্জন করেছো আস্থা অর্জন করেছো এতে সন্তুষ্টির কিছু নাই যখন যখন অলিম্পিকে বা কোনো খেলায় কোনো একটা রেকর্ড ভঙ্গ হয় তখন কিন্তু লক্ষ্য থাকে যে নতুন যে রেকর্ড তৈরি হয়েছে সেটা গ্রহণ করে আবার ভাঙতে হবে records are made to be broken record তৈরি হয় ভাঙার জন্য ভালো কাজ করেছ প্রশংসা পেয়েছ আত্মতুষ্টির কিছু নাই আরও ভালো কাজ আরও ভালো কাজ আরও ভালো কাজ করতে হবে এবং সেটাই হবে আমাদের লক্ষ্য এই দেশটা আমাদের আমরা এই দেশের পুলিশ বাহিনী সদস্যবৃন্দ তারা এদেশের সন্তান এদেশের কাদা এদো কাদা মাটির গন্ধ মাখা সন্তান তারা তারা এদেশের সমাজের মধ্য থেকে এসছে সমাজের মধ্য থেকে এই সমাজের মধ্যে থেকে তারা সমাজের জন্য কাজ করে সে কারণে এই সমাজের অংশ হিসেবে পরিপূর্ণ অংশ অংশ হিসাবে আমাদের এই পুলিশিং দায়িত্ব পালন করতে হবে on the concept of the philosophy of partnership partnership with all stakeholders partnership with our people partnership with the community এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য মানে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ এই সংগঠনের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করতে চাই সেই সঙ্গে এই মেট্রোপলিটন এলাকায় যারা এই মহানগর পুলিশের সেবা গ্রহণ করেন সেই সকল সেবাগ্রহিতাগণকেও আচ্ছা। এই মেট্রোপলিটন পুলিশে মেট্রোপলিটন এরিয়ায় বসবাসকারী আচ্ছা, সকল নাগরিক বৃন্দকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা। মেট্রোপলিটন পুলিশ পুলিশিং এর ক্ষেত্রে একটি অত্যন্ত পুরনো ধারণা এই অঞ্চলে ব্রিটিশরা মুম্বাইতে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল সেই ব্রিটিশ আমলে কলকাতায় তারা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল মাদ্রাজ সেখানে করেছিল এবং আপনারা সবাই লন্ডন লন্ডন মেট্রোপলিটন পুলিশের কথা জানেন তো আমাদের দেশেও কালের পরিক্রমায় এটি শুরু হয়েছে এবং অনেকগুলো বিভাগীয় শহরে মেট্রোপলিটন পুলিশ রয়েছে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এখানে আমাদের জনবলের সংখ্যা বেশি জেলার তুলনায় লজিস্টিক এবং ইকুইপমেন্টের সংখ্যা বেশি এটা একটি অফিসার ঘন সংগঠন এবং এখানে সকল দক্ষতা প্রযুক্তি এবং সক্ষমতার মিশেল রয়েছে ফলে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এটি একটি ফুল প্যাকেজ তো বা সে কারণে এই মেট্রোপলিটন এরিয়াতে যারা বসবাস করেন তারা সহজেই এই সেবা গ্রহণ করতে পারেন পুলিশের সেবা গ্রহণ করতে পারেন আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমাদের এই আজকের এই সেলিব্রেশনে এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ আমাদের সব ভালো কাজে আপনাদের আমরা সমর্থন পাব সাহায্য পাব সাহচর্য পাব সেই প্রত্যাশা থাকলো